সারা বাংলাদেশে যারা কোরআনের দাওয়াত দেয় তারা কার কথা বলে আল্লাহ পাক বলেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ বলেন তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে না তার কথার চাইতে ভালো তার কারো হতে পারে না যে মানুষকে কোরআন দিয়ে আল্লাহর দিকে ডাকে সুতরাং কোরআন দিয়ে যারা আল্লাহর দিকে ডাকে তারা আমাদের বন্ধু না শত্রু আরো যারা ইদানিং দেখতেছি আলেম আলেমের শত্রু হয়ে যাচ্ছে দায়ী দায়ী শত্রু হয়ে যাচ্ছে শুধুমাত্র আকিদার কারণে আছে না নাই আমার ভাইয়েরা বাংলাদেশের সবচেয়ে বড় কোরআনের দায়ী কোরআনের তার বিরুদ্ধে বিতর্ক আছে না নাই এরপর আমাদের মিজানুর রহমান আজহারি তিনি ময়দানে কথা বলতেন তাকে নিয়ে যুবকদের একটা উৎসাহী উদ্দীপনা ছিল তাকেও আমরা দেশ থেকে বাড়ি করছি এখন আবার আছে আবু তহা মোহাম্মদ আদনান আমি আবু তোহা মোহাম্মদ আদনানের পক্ষে বিপক্ষে কথা বলার কেউ না কারণ আবু তোহা মোহাম্মদ আদনানের দালালও আমি নই তার সাথে আমার জীবনে কথাও হয় নাই কিন্তু তার সাথে আমার একটা জায়গায় মিল আছে সেও কোরআনের দাওয়াত দেয় আমিও কোরআনের দাওয়াত দেই আমার দায়িত্ব হলো তাকে আমার কলিজা ভরা ভালোবাসা কি দেওয়া আমাদের বাংলাদেশে একটা কথা আছে চোরে চোরে কথা কয় না ফেনীর মানুষ চোরে চোরে চোরে চোরে যদি খালতো ভাই হয় তাহলে মুসল্লিও মুসল্লিও খালতো ভাই আলেমে আলেমেও আদনান যদি কোনো ভুল করে থাকে তার ভুলটা আমি ভালোবাসা দিয়া দড়ায়া দেওয়া আমার দায়িত্বের মধ্যে আছে না নাই কিন্তু তারে কথা বলতেই দেওয়া হবে না তার বিরুদ্ধে একেবারে মঞ্চে বৈশা মাইক বাজায়া তার বিরুদ্ধে প্রচার করা এটা কিন্তু ভালো লক্ষণ আমি কথাটা কেন বললাম আমার ভাইয়েরা মিজানুর রহমান আজারে যখন কথা বলতেন সেখানে আমরা দেখলাম একদল ভাইয়েরা কোমরে গামছা বান্ধা এক গ্লাস পানি খায়া খায়া লাগছে তার বিরুদ্ধে কত কথা বলা যায় কিন্তু তার বিরুদ্ধে যত প্রচার হয়েছে আল্লাহ তারে আরো উপরে উঠায়া দিছে উঠাইতে উঠাইতে আল্লাহ তারে এমন জায়গায় উঠাইছে সমালোচনাকারীরা এখন তারে মই দিয়েও আর লাগা লাগা সেম ঘটনা ঘটছে ব্যাপারে আবু তোহা মোহাম্মদ যখন কথা বলেন কলেজ ভার্সিটির ছেলেরা মেয়েরা তার কাছ থেকে কথা শুনে ইসলাম শিক্ষা করতেছে কথা ঠিক কিনা আরে ভাই যে বেশি কথা বলে তার দুই একটা কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই কেউ যদি একশোটা কথা বলার পরে একটা কথা ভুল হয় তাহলে কি তার পুরো বক্তব্য বাতিল কথা তো আসতে পারেন কেন পুরো বক্তব্য বাতিল আবু তোহামদ না মোহাম্মদ আদনান যদি একটা ভুল করে আমি ভুলটা নেব না কিন্তু নিরানব্বইটা সই কথা বলে থাকলে ওই নিরানব্বইটা গ্রহণ করা আমার ইমানের দায়িত্ব আচ্ছা, আপনারা বলেন তো ভুল করে নাকি ভুল করে না ভুল ছাড়া কোনো মানুষ নাই শুধুমাত্র নবীরা ভুল করে আল্লাহ নবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আসছে قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون আল্লাহর নবী বললেন পৃথিবীতে সমস্ত বনি আদমের সন্তানেরাই ভুল করে কিন্তু অখৈরুল খাত্তাইনা আত্তাইবুন বনি আদমের সন্তানদের মধ্যে একজন সন্তান খুঁজে পাওয়া যাবে না যারা ভুল করে না নবীজি বলেন ওই ভুলদের মধ্যে তারাই উত্তম যারা ভুল করার পরে তাওবা করে স্বীকার করে তিরমিজির সই সই হাদিস নবীজি বললেন কুল্লুকুম খত্তা আরেক বর্ণায় নবীজি বলেন কুল্লু বানি আদম হত্যা সমস্ত বনি আদমেরা ভুল করে কিন্তু ভুল করার পরে যারা তাওবা করে তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আদনান কি বলল আদনান বলল যে হাফেজে কোরআন যারা তারা এটা না বুঝে পড়ে এটা বলার দ্বারা কি কোনো ভুল হয়েছে আরে ভাই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে কোরআন বুঝে না কিন্তু কোরআন পড়ে পড়ে কিনা তবে তেলাওয়াতের সওয়াব পাবে এই কথাটা সে একটু গ্যাপ করছে এই কোরআন এমন এক কিতাব যিনি তেলাওয়াত করবেন পদে অক্ষরে কয় নাকি কথা জোরে বলতে হবে কয় নাকি আবার যারা শুনবে তারাও কয় নাকি এবার আমার ভাইয়েরা হাফেজে কোরআনরা যে তেলাওয়াত করেন তারাও কিন্তু দশ নেকি দশ নেকি করে পাবে কিন্তু আদনানের যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হলো কোরআন শুধু অন্ধভাবে পড়লেই কোরআনের হক আদায় হবে না কারণ অন্ধভাবে কোরআন পড়ে যারা আল্লাহর দিনের দাওয়াত দিতে পারে না তারা এজন্য কোরআন বুঝে পড়ার দরকার আছে না আল মাহিরু বিল কোরআন কোরআনের মাহের যারা তাদের ব্যাপারে নবীজি বুখারীতে বলেছেন তাদের মর্যাদা হলো আকাশের সম্মানিত ফেরেশতাদের মতো সুতরাং না বুঝে শুধু বললে হবে না যারা বুঝে পড়ে তাদের মর্যাদা আরো বুঝে পড়ে না বলেই তো কোরআন আর ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আলেম হইয়া আছে না নাই এই লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা পাঞ্জাবি সব ঠিক আছে কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে করে একামতে দিনের পক্ষে কথা বলতে পারে না বোঝা যায় কোরআন বুঝে পড়ে নাই এই বাংলাদেশে যত হাফেজ আছে আলেম আছে পীর আছে মাশায়েখ আছে সমস্ত লোকগুলা যদি আল্লাহর কোরআন বুঝে পড়তেন এত দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে সুতরাং সুতরাং আমার মতের আমার দলের বুঝি না যারাই হক কথা বলে তারাই আমার কলিজার ভাই তারাই আমার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি যদি হক কথা বলেন তিনি আমার কলিজার ভাই রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি হক কথা বলেন তিনি আমার কলিজার ভাই আবু তোহা মোহাম্মদ আদনান যদি হক কথা বলেন তিনি আমার কলিজার ভাই গিয়াসুদ্দিন তাহেরিও যদি একামতে দিনের পক্ষ কথা বলেন তিনিও আমার ভাই কিন্তু যারা কোরআনের আন্দোলনের কথা বলে না একামতে দিনের পক্ষে কথা বলে না তাদের সাথে আমাদের আপস থাকতে পারে না বহু আলেম বাতিলের সাথে আতাত করে শেষ জীবনে ইমান হারা হয়ে মারা গেছে এমন প্রমাণ আছে না নাই সুতরাং গুতাগুতি ফেসবুকে লেখালেখি বন্ধ করেন আপনি আদনান যদি ভুল করে তাকে ডাকেন তাকে দাওয়াত দেন প্রয়োজনে তাকে পোলাও কুরমা খাওয়ায়া খাওয়ায়া বলেন যে ভাইরে তুমি তো এই জায়গায় ভুল করছো কিন্তু তারে নিয়ে টানাটানি করবে আপনি দেখবেন তারে আল্লাহ আরো উপরে উঠায় দিছে কথা ঠিক কিনা কারণ কোরআনের দায়ীদেরকে ঠেঙ্গে ধরে নামানো যায় না এটার আরো উঠায় দেন কে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক আমরা বলি আমিন